মালানা মামুনুল হক বারবার মিথ্যাচার করে জাতিকে ইসলামের নামে বিভ্রান্ত করছে তার এই মিথ্যাচারের সংক্ষিপ্ত জবাব দেওয়ার জন্য কোরআন কি বলে আর মামুল হক কি বলে মামুল হক সেদিন সোনারগাঁয়ের রিসোর্টে যখন ধরা পড়ল সে বারবার হলপ করছিল কসম করছিল তাদেরকে সন্তুষ্ট করার জন্য যারা তার সামনে উপস্থিত ছিল আর আল্লাহ বলেন ইয়াহলিফুর লাকুম لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين আল্লাহ বলেন যে তারা তোমাদের কাছে শপথ করবে যাতে তোমরা তাদের উপর খুশি হয়ে যাও কিন্তু তোমরা তাদের উপর খুশি হলেও মহান আল্লাহ অবাধ্য এবং মিথ্যাচারীর প্রতি কখনো খুশি হবেন না অর্থাৎ মামুনুল তাদের প্রতি তাদেরকে সন্তুষ্ট করার জন্য খুশি রাখার জন্য বারবার শপথ করছিল হলপ করছিল তার ব্যাপারে আল্লাহ কোরআনে আজ থেকে চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন যে তারা যদিও শপথ করে তোমাদেরকে খুশি করার জন্য তোমরা যদি খুশি হয়েও যাও কিন্তু আল্লাহ কখনো খুশি হবেন না যারা মিথ্যা বলে যারা ফাসিক মামুনুল আরেকটি কথা লাইভে এসে বলেছেন যে স্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য সীমিত পরিসরে মিথ্যা বলা যাবে এই কথাটি চরম মিথ্যা পরম মিথ্যা জাতিকে ধোকা দেওয়ার নামান্তর জাতিকে ধোকা দিয়ে মিথ্যাবাদী বানাবেন না আল্লাহ বলেছেন সুরা হজ আয়াত নম্বর তিরিশ ফজ তানিবুর রিসা মিনাল আউথান ওয়াজ তানিবু কাউলা জোর ওয়াজ তানিবু দিয়ে যেমন মদকে হারাম করা হয়েছে শুকুরের মাংসকে হারাম করা হয়েছে ওয়াজ তানিবু কাউলা জোর মিথ্যা কথা বলা থেকেও বিরত থাকতে বলা হয়েছে মিথ্যা কথা বলা হারাম হারাম হারাম সুরা হজ আয়াত নম্বর তিরিশ এই ব্যাপারে কোরআনে আরও সাতাশটা আয়াত আছে সুতরাং কেউ যদি মিথ্যা কথাকে বৈধ করে জাতিকে ধোকা দেয় জাতিকে বোকা বানিয়ে ধোকার দেওয়ার চেষ্টা করে তাদের ব্যাপারে কোরআন কি সিদ্ধান্ত দিয়েছে আমি পরবর্তী লাইফে বলবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কোরআনকে ফলো করবেন মামুনুল হককে ফলো করবেন না